স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের কনিষ্ঠ পুত্র শেখ রাসিলের অমর স্মৃতি শিক্ষার্থী এবং শিশু কিশোরদের মধ্যে জাগ্রত রাখার লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগ আঠারো অক্টোবর শেখ রাসিলের জন্মদিনকে শেখ রাসেল দিবস হিসেবে ঘোষণা করেছে এরই প্রেক্ষিতে আগামী আঠারো অক্টোবর দু দেশব্যাপী শেখ রাসেল দিবস পালিত হবে উক্ত দিবস উপলক্ষে অনূর্ধ্ব আঠারো বছর বয়সী বাংলাদেশি শিশু কিশোর এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে উৎসাহ ও উদ্দীপনা যোগানো এবং স্বীকৃতি প্রদানের লক্ষ্যে জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে শেখ রাসেল পদক দু প্রদান করার জন্য অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে শিক্ষা বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিভাবান বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোর শিল্পকলা ও সংস্কৃতি ক্ষুদে প্রোগ্রামার ক্ষুদে উদ্ভাবক ক্ষুদে লেখক ডিজিটাল স্কুল ডিজিটাল এক্সিলেন্স ইত্যাদি ক্ষেত্রে যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান বিশেষ অবদান রেখেছেন তারা এই সম্মাননার জন্য আবেদন করতে পারবেন আবেদন দাখিলের শেষ সময় বিশ মে দু আবেদন করার ক্ষেত্রে যে সকল বিষয় জানা দরকার www.sheikhrasil.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত আবেদনপত্র পূরণ করতে হবে আবেদনপত্রের তথ্য অসম্পূর্ণ বা অসত্য ও অস্পষ্ট এবং নির্ধারিত সময়ের মধ্যে দাখিলে ব্যর্থ হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় প্রমাণক আবশ্যিকভাবে দাখিল করতে হবে পুরস্কার প্রদানের ক্ষেত্রে পূর্ববর্তী সর্বাধিক তিন ক্যালেন্ডার বছর অর্থাৎ দু হাজার বিশ দু হাজার একুশ ও দু হাজার বাইশের কর্মকাণ্ড বিবেচনাপূর্বক শেখ রাসেল পদক দু হাজার তেইশ প্রদান করা হবে শেখ রাসেল পদকের কোন ক্ষেত্রে একবার পুরস্কার প্রাপ্ত হলে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানই একই উদ্ভাবন বা অবদানের জন্য পরবর্তীতে আর বিবেচিত হবে না প্রাতিষ্ঠানিক আবেদনের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানকে আবেদন করতে হবে আবেদন দাখিলের ক্ষেত্রে শেখ রাসেল পদক নীতিমালা দু অনুসরণ করতে হবে উক্ত নীতিমালা এবং বিস্তারিত তথ্যের জন্য www.doict.gov.bd www.ictd.gov.bd এবং www.sheikhrasel.gov.bd ওয়েবসাইট ভিজিট করার জন্য অনুরোধ করা হল প্রাপ্ত তথ্য যাচাই বাছাই কমিটি কর্তৃক একুশ মে থেকে তিরিশ জুন বাছাই করা হবে মূল্যায়ন কমিটি কর্তৃক মূল্যায়ন কার্যক্রম সম্পন্ন হবে পয়লা জুলাই থেকে একত্রিশ আগস্ট পর্যন্ত কেন্দ্রীয় কমিটি কর্তৃক চূড়ান্তকরণ এক সেপ্টেম্বর থেকে তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত পদক ঘোষণা করা হবে আঠারো অক্টোবর